আজকের থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্লাস যতগুলো ক্লাস পাবেন এখানে এখানে টোটাল আমরা নয়টা ক্লাস রাখছি নয়টা ক্লাসই আপনারা অনলাইনে পেয়ে যাবেন আমাদের প্লে প্লেলিস্টে পেয়ে যাবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্লাসগুলো এর ভিতরে আমরা যেগুলো রাখছি সেটা হচ্ছে keyword research Google search campaign then Google display ad YouTube ads campaign and video ad shopping ads Yahoo ads Bing ads and conversion tracking Google analytics তো আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা ফ্রিতে আমাদের স্টুডেন্টদেরকে যারা ফ্রি আমাদের ফ্রি স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা এটা রাখছি তারা যেন এইগুলো শিখে মোটামুটি একটা আর্নিংয়ের পর্যায়ে চলে যেতে পারে এগুলো কিন্তু সবই আপনারা জানেন যে এই আমি এখানে যে নয়টা ট্রফিক রাখ মানে রাখছি নয়টা ট্রফিকে কিন্তু খুবই এটা খুবই পেড কোর্স কারণ হচ্ছে এগুলো কোর্স করতে গেলে আপনাদের মোটামুটি ভালো টাকা লাগবে ঠিক আছে আর এগুলোর কিন্তু প্রচুর কাজ আছে মার্কেট প্লেসে তো এই টপিকটা আমরা ফ্রিতে দিচ্ছি যদি আপনাদের ইচ্ছে হয় যদি কোনো কিছু না না বুঝতে পারে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আছে তাদের সাথে কথা বলবেন দেন আমাদেরকে এস করবেন বিষয়টা আমরা পরিষ্কার করে বুঝিয়ে দেব দেন আমাদের ভিডিওর ভিতরেই সব কিছু পেয়ে যাবেন অবশ্য আপনাদের অন্যদিকে কোনো কিছু তাকানোর প্রয়োজন হবে না তো আজকে আমরা দেখব যে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ভিতরে আমরা যে টপিকগুলো রাখছি ফাইবার মার্কেট প্লেসে এর কাজ আছে কি না তো প্রথমে যদি আমরা ফাইবারে চলে যাই ফাইবার ডট কম ফাইবার ফাইবারে আমি চলে আসি ফাইবার ফাইবার মার্কেট প্লেসে আমরা মূলত সার্ভিসগুলো দিয়ে থাকি তো আমরা প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আমরা কপি করি কিওয়ার্ড রিসার্চটা কি আমরা কিওয়ার্ড সবাই জানেন যেটা দিয়ে মানুষ আমাদেরকে খুঁজে বের করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট আর আমার নাম হচ্ছে ফ্রিলান্সার রাজু তো আমি যদি এখানে সার্চ করি ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু তাহলে কিন্তু গুগল আমাকে দেখাবে দেখছেন এইটা কিন্তু ম্যাপ আমার এটা এই ম্যাপ হলো আমার এখানে অন্য আরেকটা রাজু আছে এটা হচ্ছে আমার ম্যাপ এখানে যদি আমি ছবিতে যাই বা ভিডিওতে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ভিডিওগুলো দেখছেন এখানে এগুলো এগুলো সব মোটামুটি আমার ভিডিও এখানে আছে এবার যদি ফটোতে যাই তাহলেও কিন্তু আমার এখানে ছবি আছে এই একটা ছবি এই একটা ছবি আরও অনেক ছবি আছে এই এইখানে একটা আছে তো এই যে সার্চ করলাম সার্চ করার মাধ্যমে যে আমি খুঁজে পেলাম বা আমার ধরেন আমি এখন একটা প্রবলেমে পড়ছি বা আমার একটা বিষয় দরকার ধরেন আমি একটা ফোন কিনতে যাব যেমন আমার একটা ফোন দরকার তাহলে আমি গুগলে সার্চ করব। ধরেন আমার আমি ফোন কিনতে চাচ্ছি তাহলে লিখবো কি best best smartphone smart smartphone smartphone under বিশ হাজার ইন বাংলাদেশ এত তার মানে বিশ হাজারের মধ্যে ভালো একটা ফোন কিনতে হবে এর মধ্যে কোন ফোনটা পাওয়া যাবে তো বিশ হাজার টাকার মধ্যে যদি আমি ফোন বাজেট করি এই যে আমি যে কিওয়ার্ডটা সার্চ করলাম আইডিয়া দেওয়ার জন্য এটা হচ্ছে কিওয়ার্ড এটাই আমরা কিওয়ার্ড বলে থাকি বা যেটা দিয়ে মানুষ আমাদেরকে খুঁজে বের করবে বা আমাদেরকে পাবে তার প্রয়োজনীয় বিষয়গুলো সলভ করার জন্য এক কথায় আমাদেরকে খুঁজে বের করবে যেটার মাধ্যমে সেটাই হচ্ছে মূলত কিওয়ার্ড কিওয়ার্ড এই যে কিওয়ার্ডটা দিয়ে আমরা একটা সার্চ ইঞ্জিনে সার্চ করার পর একটা ওয়েবসাইট পাইলাম এখানে বিশ হাজারের ভিতরে ধরেন বি পনেরো থেকে বিশ হাজারের ভিতরে ভালো একটা বেস্ট একটা ফোন দেখাচ্ছে দুই হাজার বাইশের তো এটাই হচ্ছে কিওয়ার্ড যেটার মাধ্যমে আমরা মানুষকে বা আমাদের সার্ভিস বা আমাদের পণ্যকে খুঁজে বের করব সেটাকে আমরা কিওয়ার্ড বলে থাকি তো এটা যদি আমরা সার্চ করি কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ আপনারা যদি গুগলে একটু সার্চ করেন বা আমাদের Fiverr market place Upwork then ফ্রিলান্সারে যেখানে সার্চ করেন না কেন আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে কীরকম চাহিদা আছে দেখেন তারা শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়েই কাজ করে কিওয়ার্ড রিসার্চ নিয়েই দেখেন প্রচুর কাজ করতেছে এরা লেভেল এককে কাজ করছে মানে এক হাজার কাজ করছে পাঁচশো কাজ করছে দেখছেন এরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার যদি আমরা লিখি গুগল কিওয়ার্ড রিসার্চ বা যাই লেখি না কেন এগুলো কিন্তু আমাদেরকে এভাবে খুঁজে বের করতে হয় যে গুগল টপিক কিওয়ার্ড র্যাঙ্কিং দেখছেন চল্লিশ ডলার করে নিচ্ছে উনিআশিটা কাজ করছে তো এরকম সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল সার্ভিস আছে আপনারা যদি এই কাজটা করেন আমাদের প্রতিটা টপিক আলাদা আলাদার উপর হবে ধরেন আজকে যদি কিওয়ার্ড রিসার্চের উপর হয় তাহলে আজকে আপনাদের কিওয়ার্ড রিসার্চের উপরে হবে দেন পরের দিন যদি হবে তাহলে আমাদের সার্চ ইঞ্জিন ক্যাম্পেইনটা নিয়ে কথা বলবো তারপরে গুগল ডিসপ্লে ডিসপ্লে অ্যাডটা কি এটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন মানে গুগল সার্চ ক্যাম্পেন এটার মানে হচ্ছে যখন আমি এখানে সার্চ করলাম দেখেন এই ফোনটা নিয়ে যখন সার্চ করলাম দেখেন আমি দ্বিতীয় নাম্বার পেজে যাই দ্বিতীয় নাম্বার পেজে গেলে দেখি অ্যাড আসছে কিনা তো অ্যাড কিন্তু এখানে আমার দেখাচ্ছে না হয়তো আমারটা অ্যাড মনে হয় অফ করা আছে তো দেখি একটু ভালো করে তো এবার দেখি নিচের দিকে এডি অ্যাড ওকে এখানে অ্যাড দেখাচ্ছে না মানে গুগলে সার্চ করব যে কিওয়ার্ডগুলো আমরা সেট আপ করবো সেই কিওয়ার্ড দিয়ে যেন মানুষ আমাদেরকে খুঁজে পায় বা প্রথম পজিশনে থাকে অ্যাডের মাধ্যমে তো ওইটার বলা হয় সার্চ অ্যাড তো এখানে আমি দেখতে পাচ্ছি না দেখি একটু আমি আরও কিছু দেই ধরেন আমি কি দিতে পারি বেস্ট কার ওকে কারতে দেখি তো কোনো অ্যাড আসে না ধরেন তাহলে আমাকে একটা জিনিস লিখতে হবে ইউএসএ ইউএসডি কার অথবা ফ্যাশন ফ্যাশন ফ্যাশন নিবিজ্ঞা তো দেখি এখানে কিন্তু আমাকে অ্যাড দেখাচ্ছে না এখানে আপনারা যারা জানেন যে গুগলের এখানে সার্চ করলে কিছু অ্যাড শো করবে এখানে লেখা থাকবে এডি অ্যাড মানে প্রথমেই থাকে এটা প্রথমেই অ্যাড দেওয়া থাকে কিন্তু এখানে আমার দেখাচ্ছে না আমার অ্যাডটা অফ করা আছে দেখবেন যে গুগলের সার্চ ইঞ্জিনে প্রথমেই অ্যাড দেওয়া থাকে মানে গুগল নিচ থেকে অ্যাড দিয়ে থাকে ওইগুলো তো ওইটারে বলা হয় search engine then Google search campaign okay মানে গুগলের প্রথম পাতায় থাকবে যেটা তো সহজ কথা আর এটা হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড মানে আপনার এই যে একটা অ্যাড চলতেছে দেখেন আমাদের এই সাইটের ভিতরে ওয়েবসাইটের ভিতরে একটা ডিসপ্লে অ্যাড চলতেছে আবার এখানে এখানে থাকবে এরকম ডিসপ্লে অ্যাড তো এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড মানে ওয়েবসাইটের ভিতরে অ্যাড দেওয়া দেখানো সেটা হলো ডিসপ্লে অ্যাড তো এইটা আমরা দেখতে পারবো তারপরে আছে হচ্ছে আমাদের ইউটিউব অ্যাড ক্যাম্পেইন এটা তো এটা তো সবাই জানেন ইউটিউবে ad campaign video ad campaign যেটা আমরা বলে থাকি ভিডিও ভিউ সাবস্ক্রাইবার অস টাইম বাড়ানো দেন টার্গেটেড লক্ষ্যে পৌঁছানো এই গুগল শিপিং অ্যাড তো আমরা কিওয়ার্ড রিসার্চে দেখলাম এবার যদি আমরা ধরেন বেশি না আমি ইউটিউব ভিডিও অ্যাডটা দেখি ইউটিউব অ্যাডস দেখেন এটার প্রতি কী ধরনের কাজ আছে তো আমরা যেগুলো শিখবো সবগুলোরই কিন্তু কাজ পাবেন এখানে তো দেখাই ইউটিউব অ্যাডস দিয়ে যদি আপনারা সার্চ করেন দেখেন এখানে দুই হাজার সার্ভিস আছে দেখছেন ফাইবার কিন্তু নিচ থেকে কিন্তু চয়েস করতো এই সার্ভিসটা তো দেখেন সবাই মোটামুটি কাজ করছে এখানে আপনারা যদি চান এখানে কাজ করতে পারবেন আমাদের এই মানে ক্লাসটা করে বা এই শিখে তো গুগলে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে কি করতে হয় সব আমরা আজকের ক্লাসে শিখাবো সমস্যা নেই আপনারা শুধু দেখে যান তো দেখেন আমি গুগল অ্যাড দেখলাম Google shipping ad okay shopping অ্যাডসে আমরা যদি যাই দেখেন এটা নিয়ে সার্চ করলেও দেখেন এখানেও আপনারা কাজ পাবেন এখানে প্রচুর সার্ভিস আছে এগুলো ফাইবারে দেখছেন এগারো হাজার সার্ভিস আছে এগারো হাজার মানুষ এটা নিয়ে কাজ করতেছে এখানে কিন্তু ভালোই কাজ পাচ্ছে পঞ্চাশ ডলার ষাট ডলার শুধু এটাতে কিন্তু কাজ অনেক পাওয়া যায় ইয়াহু অ্যাডস এটাও আমরা দিতে পারি ইয়াহু অ্যাডস ক্যাম্পেইন যদি আমরা এটা নিয়েও যদি আমরা ফাইবারে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখানেও কাজ পাবো এগুলো খুবই আর পেড কোর্স ঠিক আছে এখানে এটা খুব পেড কোর্স এটা আমরা ফ্রিতে করে দিচ্ছি এখন ব্রিং অ্যাডস আপনি চাইলে কনভারসেশ মানে কনভারসেশন ট্র্যাকিং মানে ওয়েবসাইটের ভিতরে মানে মানুষগুলো ওকে একটু আমরা এটা দেখি দেখেন কনভারসেশন ট্র্যাকিং দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই কাজটা আছে কিনা দেখেন ছয়শো সার্ভিস আছে কিন্তু এখানে একটু লোড নিচ্ছে দেখছেন এখানে দেখেন প্রচুর কাজ এটা যারা আমরা পিকজেলে বলে থাকি পিকজেল এপিআই সেট বা ওয়েবসাইটের ভিতরে আমাদের সেট করতে হয় এটা যে কে আমাদের মানে ক্লিক করতেছে দেন অ্যাকশন নিতেছে কিনা সেটা দেখার জন্য তো এখানে কিন্তু এটা আছে আবার আরেকটা আছে গুগল অ্যানালাইটিক্স এটাও কিন্তু এটার উপরে কিন্তু আপনারা প্রচুর কাজ পাবেন আমরা যেগুলো সার্ভিস এখানে শিখবো না কেন সবগুলোর কিন্তু ফাইবার মার্কেট পেজে প্রচুর কাজ আছে তো আমার এখানে নেটে প্রবলেম করতেছে গুগল গুগল অ্যানালাইটিক্স ওকে চলে আসছে এখানে অনেক সার্ভিস আছে পনেরোশো সার্ভিস আছে ওকে তো আমরা যদি একটু দেখি তাহলে এখানে মোটামুটি আমরা অনেক সার্ভিস পাবো সমস্যা নাই তো দেখেন এখানে পনেরোশো সার্ভিস আছে দেখছেন শুধু এগুলো নিয়ে আমরা যেগুলো টপিক দেখলাম তার সবগুলোই কিন্তু এখানে আমরা কাজ কিন্তু দেখতে পেলাম তো যাই হোক আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যেটা করতে হবে এখন আমরা আমাদের একটা কি করতে হবে একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেটা এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন আমরা ফার্স্ট টাইমে চলে যাব ধরেন ads dot Google Google dot com এখানে লেখে এটা লেখে যখন সার্চ করবেন তখনই আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন তো দেখেন আমি ওয়েবসাইটে চলে আসলাম এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস ডট কমের একটা ওয়েব মানে ইন্টারফেস ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যাড আমরা গুগল অ্যাডের হোম পেজ ঠিক আছে এটা হচ্ছে হোম পেজ তো এবার আমরা এখান থেকে আমরা সাইন ইন করব ওকে সাইন ইন করে ফেলি সাইন ইনে ক্লিক করলাম ওকে একটু লোড নিচ্ছে এখন বলতেছে তুমি অ্যাকাউন্ট করো ওকে আমি একটা অ্যাকাউন্ট করি নিউ অ্যাড মানে অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট দরকার পড়বে সেই জন্য আমরা এখানে ক্লিক করব তো আমি যেটা ফলো করতেছি সেটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন হয়ে যাবে সমস্যা নেই তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমরা যেটা করব নিচের দিকে আসব নিচের দিকে এসে দেখেন এখানে সুইট টু এক্সপার্ট মুড এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের আরেকটা অপশন আসবে আমরা একটু অপেক্ষা করি ওকে তো এখানে চলে আসছি এখান থেকে দেখেন create an create an account without campaign okay আমরা এখানে ক্লিক করব তো এখানে একটা আপনার যদি কোনো ক্লায়েন্টের যদি কোনো ধরেন ওয়েবসাইট মানে অ্যাড রান করতে হয় বা আপনার ক্লায়েন্টের যদি কার্ড অ্যাড করতে হবে বা ক্লায়েন্টের জন্য যদি আপনি কোনো প্রকার অ্যাড রান করতে চান বা আপনার নিজের কার্ড ইউজ করবেন না তাহলে কিন্তু আপনাকে ধরেন আমি একটা ইউনাইটেড স্টেটের বাইরে কাজ পাইছি তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই ওই কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে ধরেন আমি এখানে সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেটস তাহলে আপনি যে কোনো দেশের লোকের কাজ পান না কেন সেই দেশের কার্ড যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনার সেই দেশটাকে সিলেক্ট করতে হবে ধরেন আমি ইউনাইটেড স্টেটসের বাইরে কাজ করব ওই দেশের কার্ডটা আমি অ্যাড করব তার কার্ড নিজস্ব কার্ডে মানে অ্যাড করব সেটা আমি দেখব তো আমি এখানে অ্যাড করে ফেললাম আর বাকিগুলো দেখেন অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাবে একটু টাইম জোনটা দেখি নিউ ইয়র্ক টাইম ওকে তো মাইনাস আমাদেরটা কিন্তু প্লাস সিক্স ছিল মেবি মাইনাস সিক্স হয়তো প্লাস সিক্স ছিল কিন্তু এখন দেখেন ইউনাইটেড স্টেজের টাইম জোনটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল তো এটা এটা দেওয়ার পর তো আমরা সাবমিট করে ফেলি এটা দেওয়ার পর আমরা সাবমিট করে ফেলতে পারি ওকে আমরা ইয়েস